আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমাদের সকালবেলা বোরিং বোরিং ফিল হয় নেগেটিভ নেগেটিভ ফিল হয় আর এই রকম পরিস্থিতির শিকার যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন কারণ এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি এমন কিছু কথা বলবো যেগুলো প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে পাঁচটা মিনিট যদি আপনি মেনটেন করতে পারেন সমস্ত জায়গা বা এই প্রবলেম থেকে আপনি সলিউশন পেতে পারেন কিন্তু বড় কোশ্চেন হচ্ছে গিয়ে যে ঘুমানোর আগে কেন দিনের বেলা বা সকালবেলা বা আলাদা টাইমে কেন নয় আর এই জায়গাটা পুরো জানতে গেলে আপনাকে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ লাস্টে এরকম কিছু বাস্তব উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি যেগুলো আপনার লাইফের সাথে মিলে যাবে আপনিও অনেক কিছু বুঝতে পারবেন আপনি আপনার মাইন্ড সম্পর্কে আপনি অনেক নলেজ জ্ঞান করতে পারবেন তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি দীপঙ্কর পাল কথা বলছি motivational speaker and business coach এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন যাতে আমার সমস্ত এই রকমের মোটিভেশনাল ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় তো বেশি দেরি না করে আজকের আমরা টপিকস নিয়ে আলোচনা করব দুটো কথা আপনারা ম্যাক্সিমাম শুনে থাকেন একটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড আই মিন চেতন মন আর অবচেতন মন সর্বপ্রথম আমরা এই দুটো জিনিসকে আমরা ভালো করে বুঝে নেব যে চেতন মন বা কনসাস মাইন্ড আর অবচেতন মন কী জিনিস এগুলো কিভাবে আমাদের বডিতে কাজ করে সর্বপ্রথম আলোচনা করব কনসাস মাইন্ড আমরা যখন জেগে থাকি এবং আমরা চিন্তা ভাবনা করি কোন কাজটা কিভাবে করব। আর এই যে যে মনটা থেকে চিন্তা ভাবনাটা করছি তাকে চেতন মন বলা হয় বা কনসাস মাইন্ড বলা হয় সেকেন্ড নম্বর আনকনসাস মাইন্ড কোনটা আমাদের অজান্তে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে আমাদের শক্তি আমাদের এনার্জি আমাদের যে পাওয়ার আমাদের শরীরে খেয়াল রাখে আমাদের ব্রেনের মেমোরির খেয়াল রাখে এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটারও খেয়াল রাখে যে মনটা বা যে মাইন্ডটা এই সমস্ত জিনিসগুলা আমাদের মাইন্ডে আমরা ভাবতেও পারি না যেটা অটোমেটিক ওয়েতে হতে থাকে এটাকে বলা হয় সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন এবার দেখবেন আমরা যখন রাত্রিবেলা ঘুমোতে যাই এই সাবকনশাস মাইন্ড প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় এবং আমরা সারা দিন যে সমস্ত কাজকর্ম করেছি সমস্ত কাজকর্ম মাইন্ডের মধ্যে অটোমেটিক ভিডিও রেকর্ডিংয়ের মতো রেকর্ডিং হয়ে যায় এবং তার অ্যানালাইসিস করে এবং এর যে টোটাল দিনের যে কাজকর্ম তার আপনাদের ভাষাতে বা টেকনোলজির ভাষাতে বা আজকের ডেটে যদি কথা বলি এক একটা অ্যাপ্লিকেশান বানিয়ে দেয় যে অ্যাপ্লিকেশানটা আমার পুরো বডি শরীর এবং মন এবং মাইন্ড এবং আমার ভবিষ্যৎ সম্পর্কে পুরো চালনা করে যেভাবে আমাদের ফোনকে চালাতে গেলে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যেভাবে ফোনটাকে চালাই কারণ আমি আমার ফোনে সেটাই ব্যবহার করতে পারবো যে সমস্ত অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করব। সেমভাবে আমার এই রেকর্ডিংয়ের মাধ্যমে পুরো দিনের যে কাজের যে অ্যাপ্লিকেশানগুলো আমার রেডি হয়ে যাচ্ছে সেই অ্যাপ্লিকেশন ওয়াইজ কিন্তু আমরা পরের দিন বা ভবিষ্যৎ হিসাবে সেইভাবে আমরা চালিয়ে নিয়ে যাই ঘুমানোর আগে অনেকেই আমরা যত দুনিয়ার নেগেটিভ চিন্তাভাবনা আসে ওই চিন্তা ভাবনাগুলো আমরা করতে থাকি এবং ওইগুলো করতে করতে আমরা ঘুমিয়ে যাই রাত্রিবেলা আমরা যখন ঘুমোতে যাই অনেক বিরক্তি প্রকাশ করি অনেক দুঃখ প্রকাশ করি অনেক হিংসা প্রকাশ করি আমরা একজাম নিয়ে চিন্তা ভাবনা করি নেগেটিভ নেগেটিভ থিঙ্কিং মাথার উপর আসতে থাকে আমরা লোককে নিয়ে খারাপ খারাপ কথা ভাবতে থাকি আর এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো যখন আমরা করি এবং ঘুমোতে যাই সাবকনশাস মাইন্ড সবার লাস্টে যেহেতু এই কথাগুলো শুনে ঘুমাচ্ছে আর সাবকনশিয়াস মাইন্ডে সবার উপরে কিন্তু এই কথাগুলো থাকে আর এটা অটোমেটিকভাবে রেকর্ডিং করে শর্টকাট করে এবং এই জায়গা থেকে সে কিন্তু একটা একটা করে অ্যাপ্লিকেশন বানিয়ে নেয় আর এই অ্যাপসগুলা এক একটা নেগেটিভ অ্যাপস যেগুলো আমাদের পরের দিনটাকে বা আমাদের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়ার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এবার আমাকে করণীয় কি না করণীয় এটাই ওই নেগেটিভ যে অ্যাপসগুলো আমার মাথার মধ্যে সাবকনশিয়াস মাইন্ডে গেঁথে যাচ্ছে ওটাকে আনইনস্টল করতে হবে এবং নতুন নতুন ভালো ভালো কিছু পজিটিভ অ্যাপস আমাকে ইনস্টল করতে হবে যেভাবে এই টেকনোলজির দিনে আমরা ফোনে করে থাকি সেম জায়গাটা আমার মাইন্ডেও করতে হবে এবার কোশ্চেন হচ্ছে যে ভালো ভালো অ্যাপস আমি তৈরি করব কিভাবে বা কিভাবে আমাকে করতে হবে আমি বলি তার সলিউশন আপনি যখন ঘুমোতে যাবেন তার আগে পাঁচটা মিনিট তার আগে পাঁচটা মিনিট আপনি ভালো ভালো কথার চিন্তা ভাবনা করুন আপনার যে ঘড়িটা আছে সেই ঘড়িটা খুব সুন্দর আপনার যে শার্টটা আছে ওই শার্টটা খুব সুন্দর আপনি দেখতে খুব সুন্দর আপনার মা খুব সুন্দর রান্না করতে পারেন আপনি যে পড়াশোনার করছেন খুব ভালো পড়াশোনা করছেন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই আছে না কেন বা হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা ওরা খুব ভালো আপনার সাথে ভালো রিলেশন বিল্ড করছে এইরকমই যদি আপনি ভালো কথা ভালো ভালো ভালো যদি আপনি ইনস্টল করতে থাকেন মাথার মধ্যে এবং ঘুমানোর আগে যদি এই সমস্ত ভালো কিছু জায়গা নিয়ে আপনি ঘুমোতে যান তাহলে সেমভাবে একটু আগে যেটা বললাম সবার লাস্টে যদি এই ভালো কথাগুলো যখন আপনার সাবকনশিয়াস মাইন্ড শুনছে তাহলে সবার প্রথমে কিন্তু ও এই ভালো কথাগুলো পাবে এবং আপনার মাইন্ডের মধ্যে পজিটিভ পজিটিভ কিন্তু অ্যাপস কিন্তু তৈরি করে দেবে আপনি যখন ভালো ভালো চিন্তা করবেন সাবকনশিয়াস মাইন্ডও কিন্তু রিসার্চ করে অ্যানালাইসিস করে সবথেকে ভালো ভালো কথাগুলোকে দিয়ে আপনাকে সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশান বানিয়ে দেবে আর এর ফলে আপনি যখন পরের দিন সকালবেলা উঠবেন আপনি একটা পজিটিভ মন পাবেন একটা সুন্দর চিন্তা ভাবনার একটা দিন পাবেন এবং যেখান থেকে আপনার ভবিষ্যৎটাও কিন্তু সিকিউর হবে এবং আপনি যেটা করতে চান খুব আনন্দের সহিত সুখের সহিত হাসি খুশি মুখে আপনি আপনার কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন আপনি যখন ঘুমোতে যাচ্ছেন ভাবুন না আমি কালকে খুব একটা ভালো জিনিস খাবো আপনি সকালবেলা উঠে দেখুন আপনার মাইন্ড কাজ করবে কি করে ভালো জিনিসটা খাবো আর আপনি যখন এই ভালো জিনিসটা খেতে পারবেন আপনি কতটা আনন্দ উপভোগ করবেন আপনি একবার ফিল করুন তো এবং আপনার ফিলিংস যদি চেঞ্জ হয়ে যায় আপনার দিনটাও কিন্তু খুব সুন্দর যাবে কারণ এই মর্নিংয়ের টাইমটা খুব ইম্পর্টেন্ট আপনার পুরো দিনটা কেমন যাবে সেটা ডিপেন্ড করছে ওই মর্নিংয়ের টাইমটা আর তার জন্য আপনাকে এই পজিটিভ কিছু চিন্তা ভাবনা নিয়ে আপনাকে ঘুমাতে হবে যাতে সকালবেলাটা আপনার পজিটিভ হয় আর এই পজিটিভ অ্যাপসগুলা আপনার জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে হেল্প করবে এই যে কথাটা আমি বললাম এটা আমরা অনেকে বিশ্বাস করতে পারি বা নাও করতে পারি আমরা মানতে পারি বা নাও মানতে পারি কিন্তু এটা বাস্তব রিয়েলিটি আপনি অ্যাপ্লাই করুন চার পাঁচটা দিন অ্যাপ্লাই করুন আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন আমি যে কথাগুলো বললাম আর যদি এই কথাগুলোকে আপনি আমার মেনে চলতে পারেন আমি সিরিয়াসলি বলছি আপনি কিন্তু লাইফে অনেক আগে এগোতে পারবেন এবং আপনার দিনগুলো কিন্তু খুব সুন্দরে পরিণত হবে আর যদি এখনও আপনার বিশ্বাস হচ্ছে না আমি দু একটা বাস্তব উদাহরণ আপনাকে দিচ্ছি আপনি টোটাল ক্লিয়ার হয়ে যাবেন একটা ছোট্ট জায়গা আপনি লক্ষ্য করুন তো একটা হাতির বাচ্চাকে তার মাউস যখন তাকে জঙ্গল থেকে ধরে আনে এবং তাকে বেঁধে রাখে শিকল দিয়ে সেই হাতির বাচ্চারা সেই শিকলটাকে প্রচুরভাবে ছেঁড়ার চেষ্টা করে কিন্তু ছিঁড়তে কি পারে ছিঁড়তে পারে না এবং সেই হাতির বাচ্চারা একটা দিন বিশাল প্রকাণ্ড হাতিতে পরিণত হয় বিশাল বড় হাতিতে পরিণত হয়ে যায় তার মালিক কী করে ছোট্ট একটা শিকল দিয়ে বেঁধে একটা থাম্বাতে কিন্তু বেঁধে দেয় সেই হাতিটা চাইলে একটা টান দিলে পুরো শিকড়লা ছেড়ে যেত ও পালিয়ে যেত আপনাদের কাছে আমার একটাই কোশ্চেন ওই হাতির বাচ্চাটা যেটা একটা বিশাল বড় হাতিতে পরিণত হয় সে কি ওই ছিঁড়তে পারে আপনার অ্যান্সারটা অবশ্যই দিন আমি দিয়ে দিচ্ছি ছিঁড়তে পারে না হোয়াই হোয়াই নিজেকে একবার জিজ্ঞেস করুন সে চাইলে তো সে ছিঁড়তে পারতো কারণ তার সাবকনসিয়াস মাইন্ডে সেট হয়ে গেছে এই শিকলটাকে আমি বহুবার ছেঁড়ার চেষ্টা করেছি বাট আমি কিন্তু কখনো এটাকে ছেড়তে পারিনি আর এই কথাটা যখন ওর সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে এটাকে সে মাথা থেকে বেরি করতে পারে না ও ওটাকে ছেড়তেই পারে না আর একটা জায়গা আমি আপনার কাছে শেয়ার করি যেটা আমার কাছে হয় আমি ভূতকে প্রচুর ভয় পাই আপনারা ভয় নাও পেতে পারেন বাট আমি পাই ভয় লাগে আমার তো আমি দেখেছি যেদিন আমি ভূতের সিনেমা দেখি বা ভূতকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি রাত্রেবেলা কিন্তু ভূতের সিনেমা হয় আমি যে মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করছি সেই মানুষটাকে নিয়ে আমরা কিন্তু স্বপ্ন দেখি এটা কেন হয় কিভাবে হয় এর অ্যান্সারটা আপনি আমাকে দিন এটা আমি বলবো না আর লাস্ট যে আমি কথাটা বলবো এর অ্যান্সারটা আমি আপনাদের কাছ থেকে চাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কথাটা হচ্ছে আমরা যখন প্রথম প্রথম সাইকেল চালাই তেমন রাস্তায় যখন একটা বাইক চলে আসে বা একটা গাড়ি চলে আসে বা একটা গরু চলে আসে বা একটা ছাগল চলে আসে আমরা কি করি রাস্তার এক সাইডে দাঁড়িয়ে যাই কত বাম্পার চলে আসছে গর্ত চলে আসছে আমরা নেমে গিয়ে আমরা হেঁটে হেঁটে যাই রাস্তাটা ক্রস করে নিই বা পেরিয়ে যাই কিন্তু ওই রকম একটা সিচুয়েশানে একটা সময় পরে এক বছর দেড় বছর দু বছর বাজে আমরা যখন প্রপারলি শিখে যাই তখন কিন্তু গরু আসছে মোষ আসছে আমার ছাগল আসছে গাড়ি আসছে রাস্তা ক্রস করতে হবে এক হাতে ফোন হেলো হাই করে করে কখন হর্ন বাজাতে হবে কখন ব্রেক দিতে হবে অটোমেটিক হয়ে যাচ্ছে কি করে হয় প্রথম প্রথম তো হয় না আচ্ছা এটা কেন হয় আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি শেষ করার আগে আরেকবার সবাইকে বলবো ঘুমানোর আগে পাঁচটা মিনিট ভালো ভালো কথা বলে ঘুমাবেন পরের দিন আপনি কি খাবার খাবেন সেটা চিন্তা ভাবনা করুন কোথায় যাবেন পজিটিভলি সেটা চিন্তা করুন আপনার ফ্যামিলিটা খুব ভালো সেটা চিন্তা করুন আপনার ঘড়িটা খুব ভালো আপনার সাইকেলটা খুব ভালো আপনার গাড়িটা খুব ভালো আপনার স্কুটিটা খুব ভালো আপনার বন্ধুবান্ধব খুব ভালো আপনার ফ্যামিলিটা খুব ভালো আপনার বাড়িটা খুব ভালো এই ভালো ভালো জায়গাটা আপনি একটু চিন্তা ভাবনা করে প্রত্যেক দিন ঘুমান অটোমেটিক এই ভালো জিনিসটা রেকর্ডিং হবে শর্টকাট হবে অ্যানালিসিস হবে যেন ভালো ভালো অ্যাপ্লিকেশান কিন্তু রেডি হয়ে যাবে আর যে ভালো ভালো অ্যাপ্লিকেশান পজিটিভ অ্যাপ্লিকেশান আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে অনেক হেল্প করবে ঘুমানোর আগে অপরকে ভালো ভালো কথা বলুন উনিও যাতে ভালো ভালো কথা চিন্তা করতে পারেন তার উপর আপনি কথা বলুন সেটা শিখিয়ে দিন কীভাবে ভালো কথা চিন্তা করতে পারবে এবং কাউকে কখনো গালিগালাজ দিয়ে ঝগড়া লেগে শুতে পাঠাবেন না এটা আমার খুব রিকোয়েস্ট মা বাবার সাথে ঝগড়া লাগবেন না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগবেন না বাড়িতে বাচ্চারা যদি থাকে কখনো বাচ্চাদের সাথে ঝগড়া করে রাত্রে শুতে দেবেন না ভালো কিছু দিয়ে আপনি দিনটা শেষ করুন সাবকনশিয়াস মাইন্ড অটোমেটিক ভালো কিছু নেবে আর আপনার দিনটা ভালো যাবে আপনার মর্নিংটা ভালো যাবে মর্নিংটা ভালো গেলে দিনটা ভালো যাবে আর দিনটা ভালো গেলে পুরো লাইফটা ভালো যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনা করি এখনও যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হননি আমি সবাইকে রিকোয়েস্ট করব এইরকমের মোটিভেশনের নলেজ পাওয়ার জন্য কিছু ভালো কিছু শোনার জন্য আমার সাথে যুক্ত হতে পারেন যদি আমার ভিডিওগুলো আপনার ওয়ান পার্সেন্টও কাজে লাগে অবশ্যই কমেন্ট এবং লাইকের মাধ্যমে জানাবেন আর যদি মনে হয় বন্ধুবান্ধবকে শেয়ার করা সম্ভব হতে পারে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার করবেন যাতে তারাও একটু ভালোভাবে থাকতে পারে আমার একটাই উদ্দেশ্য আমরা এই সুন্দর পৃথিবীতে এই মায়াবীর পৃথিবীতে সবাই সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকবো যে কটা দিন থাকবো হাসি খুশি মুখে থাকবো জীবনে সংগ্রাম থাকবে যাই থাকুক না কেন সেটাকে এগিয়ে নিয়ে যাব আর আমাদের মাথায় যে সমস্ত সাবকনসিয়াস মাইন্ড ঢুকে বসে আছে যে সমস্ত নেগেটিভ থট এখনও বসে আছে সেই শিকলটাকে ভাঙতে হবে ওই নেগেটিভ অ্যাপসগুলোকে আনইনস্টল করে কিছু পজিটিভ অ্যাপস আজ থেকে ঢোকানো শুরু করুন একটা সুন্দর লাইফ লিড করুন থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে এতক্ষণ শোনার জন্য নেক্সট আমরা আবার নতুন একটা ভিডিওতে আমাদের দেখা হবে ততক্ষণ পর্যন্ত তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ